এখন আপনাদের এমন একটা জায়গা দেখাবো যেই জায়গাটা আপনারা কখনো দেখেন নাই আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি আপনাদের এখন ঘুরে দেখাবো আপনারা দেখবেন এই যে দেখতে পারতেছেন এইটা আমার নবীজির বাড়ি হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি এইখানে আমার নবীজি থাকতেন দেখেন এখন আমরা যাইতেছি নবীজির বাড়ি প্রবেশ করব আসেন আমাদের সাথে একটু এই যে নবীজির বাড়ির একটা সাইট অনেকজনে আসছে এখানে দেখার জন্য নবীজির বাড়ির দেখার জন্য আপনাদের ভিতরের সাইডটা দেখাইতে পারতেছি না কারণ ভিতরের সাইডটা বন্ধ এখানে আপনারা কিন্তু ভিতরের ভিতরের লাইব্রেরি আসলে পুরনো কোরআন শরীফ এগুলো সবগুলো আছে এই যে দেখেন ওই ওরে দেখাই যে দরজা বন্ধ ওইটা দেখাই যে আপনার বাড়ির দরজা দরজা এখন বন্ধ আছে ওখানে পাহাড়া লোক আছে একজন আসলে আমি খুব দুঃখিত কারণ ভিতর সাইডে দেখাইতে পারতেছি না ভিতর সাইডে বন্ধ কারণ লোকজনের অনেক ইয়া তো এর কারণে বন্ধ এই যে নবীজির বাড়ির দরজাটা দেখেন Mariş nereliyim? এইটা নবীজের বাড়ি দেখেন আমরা চার ভাই এখানে আসছি ওমরা শেষ করলাম ওমরা শেষ করার পর সবখানে ঘুরে দেখতেছি কোথায় আদম হওয়ার প্রথমে সৃষ্টি হয়েছিল কোথায় কোরআন নাজির সৃষ্টি হয়েছিল কোথায় হরজত ইসমাইলদের কুরবানি করার জন্য গলায় ছুরি ধরছিল আসলে আমরা সবখানে ঘুরে ঘুরে দেখতেছি